আসসালামু আলাইকুম আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আরবিতে কুল্লু শব্দ ব্যবহার করে বাক্য গঠন চলুন শুরু করি তার আগে বলতে চাচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখবেন কুল্লু ওয়াহেদ কুল্লু ওয়াহেদ অর্থ সবাই ইংলিশ এভরি ওয়ান কুল্লু ওয়াহেদ অর্থ সবাই ইংলিশ এভরি ওয়ান কুল্লু অর্থ সব ওয়াহেদ অর্থ এক কুল্লু নফর কুল্লু নফর অর্থ সমস্ত মানুষ কুল্লু নফর অর্থ সমস্ত মানুষ English all people English all people কুল্লু মাররা কুল্লু মাররা অর্থ প্রত্যেকবার প্রত্যেকবার কুল্লু মাররা অর্থ প্রত্যেকবার ইংলিশ এভরি টাইম কুল্লু মাহাল্লাত কুল্লু মাহাল্লাত অর্থ সব দোকান কুল্লু মাহাল্লাত অর্থ সব দোকান ইংলিশ অল শপস কুল্লু মাহাল্লাত অর্থ all shops English all shops কুল্লু মাক্তাব অর্থ সব অফিস কুল্লু মাক্তাব অর্থ সব office English all office all office কুল্লু রাতিব কুল্লু রাতিব অর্থ সমস্ত বেতন English all salary English all salary কুল্লু শাকস অর্থ প্রত্যেক লোক কুল্লু শাকস অর্থ প্রত্যেক লোক শাকস অর্থ লোক আর English every person English every person কুল্লু সাই অর্থ সব কিছু কুল্লু সাই অর্থ সব কিছু সাই অর্থ কোনো কিছু এভরিথিং কুল্লু সাই ইংলিশ এভরিথিং কুল্লু সাই ইংলিশ এভরিথিং কুল্লু সাইয়ারাত অর্থ সব গাড়ি কুল্লু সাইয়ারাত অর্থ সব গাড়ি English all cars English all cars কুল্লু খুদার কুল্লু খুদার অর্থ সব সবজি কুল্ল খোদার অর্থ সব সবজি ইংলিশ অল ভেজিটেবল কুল্লু ওয়াক্ত অর্থ সব সময় কুল্লু ওয়াক্ত অর্থ সব সময় English all the time English all the time কুল্লু অরাগ কুল্লু অরাগ অর্থ সমস্ত কাগজপত্র কুল্লু অরাগ অর্থ সমস্ত কাগজপত্র English all papers or all documents all papers or all documents কুল্লু সাবাব কুল্লু শাবাব অর্থ সকল তরুণ তরুণী কুল্লু শাবাব অর্থ সকল তরুণ তরুণী English all young boys and girls all young boys and girls কুল্লু বানাত অর্থ সকল বালিকা কুল্লু বানাত অর্থ সকল বালিকা English all girls all girls কুল্লু হারেম অর্থ সকল মহিলা কুল্লু হারেম অর্থ সকল মহিলা হারেম অর্থ মহিলা all women English all women কুল্লু রেজ্জাল কুল্লু রেজ্জাল অর্থ সকল পুরুষ সকল পুরুষ ইংলিশ অল ম্যান হুরমা অর্থ মহিলা কুল্লু তামাম অর্থ সব কিছু ঠিকঠাক কুল্লু তামাম অর্থ সব ঠিক English all right English all right লিকুল্লে শাকস অর্থ প্রত্যেক ব্যক্তির জন্য লিকুল্লে শাকস অর্থ প্রত্যেক ব্যক্তির জন্য লে অর্থ জন্য কুল্লু অর্থ সব শাকস অর্থ ব্যক্তি English for each person English for each person শাহিদিন মোশাহিদিন লিকুল্লি শাহিদিন অর্থ সকল দর্শকের জন্য English for all viewers viewers মো শাহিদিন অর্থ সকল দর্শকের জন্য ইংলিশ ফর অল ভিওয়ার্স ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত